আজকের আলোচ্য বিষয় হলো পায়ের পাতায় অবস্থিত আকুপ্রেশার পয়েন্ট শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে তাদের সম্পর্ক এবং পায়ের নোক ও পাতা সম্বন্ধিত সমস্যা ও তার সমাধান আকুপ্রেশার পয়েন্ট কাকে বলে কিছু বিশেষ জায়গা যেখানে চিকিৎসার প্রয়োজনে বিশেষ পদ্ধতিতে প্রেশার বা চাপ দেওয়া হয়ে থাকে কয়েক হাজার বছর আগেই চীনে এই বিশেষ পদ্ধতিতে রিল্যাক্স করা স্বাস্থ্য ভালো রাখা এবং চিকিৎসার কাজে ব্যবহার করা হতো এশিয়ার অন্যতম শারীরিক চিকিৎসা পদ্ধতি যার শিকড় চীনা ওষুধের মধ্যে নিহিত আকুপ্রেশার ব্যথা কমাতে সেক্স সম্বন্ধিত সমস্যার সমাধানে এবং টেনশন দূর করতেও সাহায্য করে এটি স্বাস্থ্য ও সৌন্দর্য বৃদ্ধি সহায়ক এছাড়াও আরও যেসব উপকার পাওয়া যায় সেগুলো হলো হিলিং বা আরোগ্য এই চিকিৎসার সাহায্যে ব্যথা কম করা এনার্জি ব্যালেন্স করা এবং শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায় হলো সেক্স সমস্যা দূরীকরণ শরীরের বিভিন্ন পয়েন্টকে উত্তেজিত করে সেক্স সমস্যা দূর করতে ও এনার্জি বাড়াতে সাহায্য করে এর সাহায্যে দম্পতির আধ্যাত্মিক সম্পর্কের উন্নতি করাও সম্ভব হয় এই প্রক্রিয়া আনন্দ অনুভূতি সক্রিয়ভাবে বৃদ্ধিতে সহায়ক তৃতীয়ত বয়সের বৃদ্ধি আটকায় আকুপ্রেশার চিকিৎসার ফলে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পায় ফলস্বরূপ বার্ধক্যের ছাপ দেরি করে আসে চতুর্থ চোট সারায় মানসিক দুঃখ কমাতে আবেগ নিয়ন্ত্রণ করতে ও নকারাত্মক বিচার বিবেচনা বদলাতেও এই পদ্ধতির সাহায্য নেওয়া হয়ে থাকে আজ আমরা আকুপ্রেশার পয়েন্টগুলোর অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল হব এবং স্বয়ং চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে জানব তো প্রথমে অবস্থানসমূহ মন দিয়ে ছবিটা দেখুন এবং আমার কথাগুলো শুনুন শুরু করছি বুড়ো আঙুল দিয়ে বুড়ো আঙুল ওখানে দেখুন কিসের ছবি দেওয়া আছে ব্রেন দ্বিতীয় ও তৃতীয় আঙ্গুল আমাদের দুটো চোখ চতুর্থ ও পঞ্চম আঙ্গুল আমাদের দুটো কান বুড়ো আঙ্গুলের ঠিক তলায় হার্ট বুড়ো আঙ্গুল এবং দ্বিতীয় আঙ্গুলের মধ্যস্থানে লাংস পাঁচ নম্বর আঙ্গুলের নিচে শোল্ডার বা কাঁধ পায়ের আর্চ যেখান থেকে শুরু হচ্ছে ঠিক সেখানে অবস্থান করছে আমাদের স্টমাক চার এবং পাঁচ আঙ্গুলের মাঝামাঝি শুধুমাত্র ডান পায়ে রয়েছে আমাদের স্প্লিন বা প্লিহা তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝে প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি নিচে দ্বিতীয় আঙ্গুলের কিডনি বুড়ো আঙ্গুলের চার থেকে পাঁচ ইঞ্চি নিচে হচ্ছে ব্ল্যাডার পাঁচ নম্বর আঙ্গুল বাঁ পা প্রায় দু ইঞ্চি নিচে গল ব্লাডার গল ব্লাডারের এক ইঞ্চি নিচে লিভার আর প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয়ের নিচে আমাদের লার্জ এবং স্মল ইন্টেস্টাইন আমরা পয়েন্টগুলো তো চিনলাম এবার কি করব। এবার এসেনশিয়াল অয়েল দিয়ে ম্যাসাজ করার কথা জানব কিন্তু প্রশ্ন হলো এসেনশিয়াল অয়েলই বা কেন খুব দ্রুত ত্বকে শোষিত হয়ে রক্তের সঙ্গে মিলিত হয়ে যাওয়ার ক্ষমতা আছে এই তেলের আর তার সঙ্গে পায়ের পাথার ঘর্মগ্রন্থিগুলো বড় এবং আকুপ্রেশার পয়েন্টের উপস্থিতি তাহলে এখন থেকে পায়ের যত্ন শুরু খাঁটি বা মিশ্রিত অ্যারোমা অয়েল দিয়ে বলুন তো সাধারণত আমরা কি চাই মনে বেশ একটা খুশি খুশি ভাব ব্যথা ও টেনশন থেকে মুক্তি তাই তো আমাদের এই ইচ্ছে পূরণ করার জন্য ব্যবহার করতে হবে lavender ylang ylang frankincense eucalyptus oil প্রতিটি এক এম করে মোট চার এম এবং ইভিনিং প্রিমরোজ ও জোজোবা অয়েল প্রতিটা একশো এম করে দুশো এম আর এই মিশ্রণ দিয়ে মাসাজ করতে হবে দিনে দুবার পাঁচ মিনিট করে সামান্য চাপ দিয়ে ঘড়ির কাটার দিকে এবার আসি পায়ের পাতা ও নখ সম্বন্ধিত সমস্যা ও তার সমাধানে প্রথমেই ফাঙ্গাসযুক্ত পায়ের নখের সমস্যা বেশিক্ষণ জলে থাকার ফলে বা অতিরিক্ত ঘামের ফলে এই সমস্যা হয়ে থাকে সমাধান ল্যাভেন্ডার পিপারমিন্ট ট্রি ট্রি ও লেমন গ্রাস অয়েলের ব্যবহার অবশ্যই কেরিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে নিয়ে দ্বিতীয় সমস্যা হলো নখের দুপাশে বৃদ্ধি হয়ে চামড়ার মধ্যে ঢুকে যাওয়া কেন হয় অনেক সময় ঠিকভাবে জুতো বা মোজা না পাওয়ার জন্য আমাদের পায়ের নখের একটু অস্বাভাবিক বৃদ্ধি যে কোনো চোট আঘাত থেকেও নখের বৃদ্ধি অন্যরকম হয় ফ্যামিলি হিস্ট্রি ফাঙ্গাল ইনফেকশন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের প্রবণতা বাড়তে থাকে এবং এছাড়াও পুওর লেগ সার্কুলেশন আর লাং ডিজিজ এই দুটোকেও এই ধরনের সমস্যার কারণ বলে মনে করা হয়েছে সমাধান আবার ওই ব্লেন্ড তিন ফোঁটা ইউক্যালিপটাস অয়েল তিন ফোঁটা টি ট্রি অয়েল এক ফোঁটা অরিগ্যানো অয়েল তিন ফোঁটা ল্যাভেন্ডার অয়েল তিন ফোঁটা পেপারমেন্ট অয়েল এবং পঞ্চাশ এম মিলিলিটার কোকোনাট অয়েল এই মিশ্রণটিকে ব্যবহার করা যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা ভালো পেডিকিওর একজন এক্সপিরিয়েন্সড পেডিকিউরিস্টের কাছ থেকে তৃতীয় সমস্যা হচ্ছে টোনেল ট্রমা মানে চোট বা আঘাত পাওয়ার ফলে পায়ের নখের যে দুর্দশা হয় তা চোট আঘাত জুতো বেশি ঢিলে বা বেশি টাইট পরার জন্যও হতে পারে অথবা পায়ের ওপর কিছু পরার জন্যও হতে পারে সমাধান এই একই আসবো পরের এপিসোডে পায়ে ব্যথা পায়ের কড়া ইত্যাদি সমস্যা ও তার সমাধান নিয়ে আর আমার দেওয়া এই তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ও বেল আইকন প্রেস করবেন